প্রিয় মিল্লাত মিল্লাত বললেই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডওয়ালায় একদল চাকরিজীবী একদল আলেম একদল ব্যবসায়ী একদল রাজনীতিবিদ একদল মেধাবী সন্তান যারা জাতিকে গড়ার কাজে সব সময় নিয়োজিত মিল্লাত বললেই কিছু টিচারের মায়াবী চেহারা চোখের সামনে এসে দোলা দিবে যারা অক্লান্ত পরিশ্রম করে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মিল্লাতের নাম ছড়িয়ে দিয়েছে বললেই কিছু শিক্ষকের আত্মার আহাজারি যেন এক জীবনে নয় জান্নাতেও সুযোগ পেলে আবারও চাইবে মিল্লাত নামক একটি মাদ্রাসা বানিয়ে দিন শিক্ষা দিতে মিল্লাত মানে একজাত মেধাবী সন্তান যারা আগামীতে উম্মাহ গঠনের জন্য অবিরাম পরিশ্রম করেছে করছে আর আগামীতেও করে যাবে মিল্লাত মানে একজাক শিক্ষার্থীর অভিমানের সংসার যারা মিল্লাতের সুশীতল ছায়াতলে থেকেও নিজেদেরকে গড়ে নিতে পারেনি মিল্লেত মানে হাসি সুখ কান্না অভিমান অনুরাগ আর অভিযোগের একটি মৃত বস্তা এ যেন কখনো কাউকে কোনোভাবে মূল্যায়নই করতে জানে না কিন্তু দিন শেষ এই মিল্লাত ঠিকই দুনিয়ার নিয়ম মেনে তার প্রাণের ছায়াতলে অবস্থান নিয়ে তাকে স্মরণীয় করতে যারা পরিশ্রম করে গেছে তাদের মনে রেখেছে তোমাকেও মনে রাখবে কিন্তু হে মিল্লাতিয়ান শুধু অভিযোগ রেখে কষ্ট পেলেই কি চলবে ঘুরে দাঁড়াও প্রমাণ করতে হবে তুমি চ্যাপ্টার অনে হেরে গিয়ে চ্যাপ্টার টু বানিয়ে সফল হওয়া ছাত্র মিল্লাতকে লালন করতে মিল্লাতিয়ানের অভাব কখনোই হবে না কিন্তু তোমাকে মিল্লাতিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে প্রস্তুত তো তুমি হে মিল্লাতিয়ান